আপনারা কি মনে করলেন ইমাম আজম এত বড় একটা ফতোয়া দিলেন আমাদেরকে জেলে দিতে বললেন আমাদের উপরে এত বড় অন্যায় করেছেন আহ সেটা বুঝলেন আর ওই কথাটা তো বুঝলেন না ইমাম আজম আমাদের জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা করেছেন আমরা যে বেনামাজি হয়ে জাহান্নামি হয়ে যাচ্ছি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাদেরকে চির শান্তির ঘর জান্নাতবাসী করার জন্য ইমাম আজম আমাদের উপর এহসান করেছেন আপনি সেই কথাটা তো চিন্তা করলেন না আপনি নেগেটিভটা কিভাবে নিলেন ইমাম আজম তো অনেক সুন্দর কথা বললেন ইমাম মালিক বললেন ইউকতাল ইন আসাররা আলা তার কিহা সে যদি নামাজ পড়া পড়া না পড়ার উপরে যদি সেই স্থির থাকে নামাজ যদি সে না পড়ে তাকে বলার পরেও যদি না পড়ে বলে যে এমন উন্মতের দরকার নাই তোমরা তাকে হত্যা করে ফেলো তাকে কি করে ফেলো হত্যার নির্দেশ দিয়েছে কে ইমাম মালিক ইউক্তাল কারণ আজকে সে নামাজ পড়বে না কালকে সে ভিতরে ভিতরে মুনাফিকের লিস্টিতে নাম লেখাবে তারপরে সেই ইহুদি নাসারার সেই এজেন্ট হয়ে মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করবে পুরো মুসলিম উম্মাকে ধ্বংস করে দিবে সুন্দর ফাইসালা ইমাম মালেক ইমাম সাফি একে কথা বললেন যে সে যদি নামাজকে একেবারে ছেড়ে দেয় তাকে হত্যা করে ফেলা হোক ইমাম হাম্বল ইমাম আহমদ বিন হাম্বল তো ডাইরেক্ট বলেছেন ইসলাম গ্রহণ করেছে মুসলিম হয়েছে নামাজ পড়ে নাই সে তো সাথে সাথে কাফের সে তো কি কাফের হয়ে গেছে কারণ একজন মুসলিম একজন কাফের মধ্যে মানদণ্ড হলো আর সলাদ নামাজ পড়বে সে মুসলিম নামাজ পড়বে না সে কাফের কার ফতোয়া ইমাম আহমদ বিনি হাম্বাল রহমতুল্লাহ আলাই আল্লাহ পাক এই চারজন ইমামের সেই কবরকে নোরানিত করে দিন সহ বলে আমিন এবং নামাজ পড়ার মধ্যে আমাদের দুনিয়বি পার্থিব পরকালীন শান্তি এবং মুক্তি সব কিছু রয়েছে এই নামাজের ভিতরে জুড়ে বলুন সুবাহ আমার রাসুল কে বললেন মান সাল্লাল্লাহি আরবাঈনা নাফাকি আমার কোন উম্মত যদি চল্লিশটা দিন যদি তাকবীরে সাথে যদি নামাজ পড়ে আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন দুই নম্বর হলো মুনাফেকের লিস্টি দেখ নাম কেটে দিবেন জাহান্নাম থেকে মুক্তি মুনাফিক থেকে মুক্তি চল্লিশটা দিন যদি তাকবির উলার সাথে যদি জামাতে নামাজ আদায় করে জোরে বলুন সুবাহান আল্লাহ আজকে সুন্দর সুন্দর সামাজিক উদ্যোগ নিচ্ছে আমার বিভিন্ন যুবকদের বিভিন্ন সংগঠন বলতেছে যারা এত বছরের নিচে যারা চল্লিশ দিন তাকবির উল্লার সাথে নামাজ পড়বে তাদেরকে বিভিন্ন প্রকারের সাইকেল গিফট করা হবে মানুষকে নামাজের প্রতি উৎসাহ করা হচ্ছে নামাজের প্রতি উৎসাহিত দেওয়া হচ্ছে এটা একটা ভালো উদ্যোগ এটা কি ভালো উদ্যোগ সকলে নামাজের প্রতি আকৃষ্ট হবে আর আপনার সন্তান যদি নামাজি হয় সে মা বাবার অবাধ্য হবে না সে আপনার ঘর থেকে টাকা চুরি করবে না সে কখনো মদপান করবে না সে কখনো লেখাপড়ায় ফাঁড়ি ফাঁকি দিবে না সে কোনো খারাপ অসভ্য বন্ধুর সাথে সে সঙ্গ দিবে না জোরে বলুন সুবাহ আল্লাহ অনেকেই ছোট বাচ্চারা মসজিদে যেতে চাইলে অনেক মা বাবারা আবার সে নাক জারে হ্যাঁ এই বাচ্চাটাকে কিসে পাইছে সে বড় হলে না নামাজ পড়বে মুরব্বী হলে না নামাজ পড়বে সে খালি মসজিদে যেতে চায় কি হয়েছে এখানে তাকে কি বুতে ধরেছে না জিনে ধরেছে নজমিল্লা বলবেন না এটা তো খুশির কথা এটা তো খুশির কথা আজকে অনেক ছেলে মেয়েরা মাদক সেবন করছে নামাজ পড়ছে না মা বাবার কথা শুনছে না আজকে তারা তো আজকে সবচেয়ে কষ্টের ভিতরে আছে তার ছেলে আজকে বিপদগামী হয়ে গেছে সে এখন নামাজে দরাতে চাচ্ছে তারপরও তাকে পাচ্ছে না ঠিক কিনা বলুন নামাজ এটা রহমত তা আপনাকে আল্লাহ শুক্রিয়া করতে হবে আপনার সন্তান নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে টুবি রাখে ফর্দার কথা বলে টিভি না দেখতে বলে গান না শুনতে বলে এটা তো আপনার জন্য রহমত বলছে বলে এটাকে কোনো জিনে পাইছে সবাই তাকে গিনা করে সামাজিকভাবে গিনা করে এই দেখে দেখো মাথার টুপি দিছে নামাজের কথা বলে পর্দার কথা বলে টিভি না দেখতে বলে আমরা রহমতটাকে আমরা আমাদের জন্য বিপদ মনে করতেছি যেটা আমাদের জন্য রহমত ওইটাকে আমরা কি মনে করতেছি বিপদ মনে করতেছি আর যারা নামাজি বানাতে চাচ্ছে পারতেছে না আজকে তাদের কান্না খেয়ে দেখে শুধু আল্লাহ দেখে তারপরেও বলি কামতে থাকুন কামতে থাকুন হেদায়ত দিতে পারেন কে আল্লাহ কামতে থাকুন লোকমান হাকিমের মতো কামতে থাকুন চোখের পানি আল্লাহর দরবারে যেদিন কবুল হয় সেদিন আপনার ছেলে নামাজই হবে এখন মেয়েরা নামাজ পড়ে না হাদিসের মধ্যে আছে ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া তাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে শাইতি কোন মহিলা যদি পাঁচবার নামাজ পড়ে পাঁচ বক্ত এবং রমজানে যদি রোজা রাখে নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করে এবং স্বামীর যদি আনুগত্য করে কেমতের ময়দানে ওই মেয়েকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো মহিলাদেরকে ঘরের মধ্যে আমাদের মা বোন তো এক নম্বর সেই বেনামাজির খাবার বেনামাজির নাস্তা বানাচ্ছে এগুলো কোনো বরকত নাই আপনার আয়ের মধ্যে বরকত নাই আপনার বেবি নামাজ পড়ে না পর্দা করে না সারাদিন কানের মধ্যে ইয়ারফোন দিয়ে সারাদিন টিকটক শোনা টিকটক করে আপনার আয়ের মধ্যে বরকত নেই আপনার ঘরের মধ্যে শান্তি নেই ছেলে যায় একদিকে মেয়ে যায় আরেক দিকে আপনার বিবি নামাজ পড়ে না মহিলাদেরকে নামাজে আনতে হবে আমার নবীজি মেয়েরাজের রাত্রে গেলেন আমার নবীজি বললেন তারা এই তো আকসারা আহলিহা আন্নাসা আমি জাহান্নামে দেখলাম যার জাহান্নামের অধিকাংশরা হচ্ছে মেয়ে অধিকাংশরা কি মেয়ে আর ওয়ারাইতু আকসারা আহলিহা আল ফোকারা আর জান্নাতের ভিতরে দেখলাম অধিকাংশ গরিব মানুষ জান্নাতের ভিতরে বসবাস করতেছে এটা সকলে বোঝা সহজ এগুলো ব্যাখ্যা করার কোনো দরকার নাই তো একজন মেধাবী মেয়ে আমার নবীজিকে প্রশ্ন করে বসলেন ইয়া রসুল আল্লাহ আপনি জাহান নামের ভিতরে অধিকাংশ মেয়েকে কেন দেখলেন মেয়েদের কি সমস্যা তখন আমার নবীজি বললেন হ্যাঁ তোমাদের সমস্যা হলো আশিরা তোমরা বেশি বেশি মানুষকে অভিশাপ দাও এই জন্য মহিলারা মহিলারা কথায় কথায় মানুষকে অভিশাপ দেয় কথায় কথায় অভিশাপ দেয় মানুষের জন্য বদোয়া করে তাদের কথা মুখের মধ্যে আটকে রাখতে পারে কম ফুটফুট মানুষকে কি করে অভিশাপ দিয়ে দেয় ওতাক ফুরনাল আশিরা দুই নম্বর হলো তারা ঘরের মধ্যে স্বামীকে জ্বালাতন করে আপনি যতই ভালো বাজার করেন বলুন এগুলো কি বাজার আনছেন সকালের মধ্যে কি মালা দিয়ে রাখেন বাজার করার সময় ফসা ফসা সব বেগুন নিয়ে আসছেন আমার জন্য কেন তাই সে গিয়ে একটু বাজারে বাজারে ঘোরার জন্য আর কি ওই মেয়েকে তো উচিত ছিল আমার স্বামী আমার জন্য যেটা আনে এটা আমার জন্য এটা মান্না সালোয়া এটা জান্নাতি খাবার কারণ আমার স্বামী আছে বলে আমার স্বামী আমার জন্য যা এনেছে এটা আমার জন্য রহমত আমার জন্য নিয়ামত উল্টা প্রশ্ন করবে কেন যার স্বামী নাই সে বুঝে স্বামীর কি দাম তো স্বামী চলে যাওয়ার পরে বুঝে লাভটা কি একজন বিধবা মেয়ে বুঝে যে স্বামীর কি কদর আল্লাহ রসুল বললেন হে মেয়েরা সাবধান তোমরা স্বামীদেরকে কি করবা না কষ্ট দিবে না তাদেরকে জ্বালাতন করবা না কথায় কথায় তাদেরকে খোটা দিবা কথায় কথায় তাদেরকে কষ্ট দিবা অমুক মেয়ে কিভাবে চলে আমার নসিব আমি কিভাবে চলি আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক হেফাজত করুন তাদের হেদায়ত দান করুন